আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আজকে আমি অনলাইন থেকে আর্নিং বিষয়ে কথা বলবো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ করে থাকি ফ্রিল্যান্সিং অনলাইনে এবং ট্রেনিং করায় থাকি সো আমি আপনাদের মানে যারা কোনো কাজ জানেন না তাদের জন্য একটা আর্নিং ওয়ে নিয়ে আসছি যেটা আপনারা ফোন দিয়েই করতে পারবেন সো যারা কাজ জানেন না তারা ফোন দিয়ে এটা ট্রাই করতে পারেন এটা খুব ভালো যেমন ধরুন আপনারা যারা জানেন অ্যাফিলেট মার্কেটিং কিছুটা এমনই এটা কোনো ফেক অ্যাপস না বা কোনো মানে ক্লিক করা ওয়েবসাইট না যে আপনি যাবেন অ্যাড ক্লিক করবেন টাকা অনলাইনে শুধু দেখতে পাবেন কিন্তু সেটা তুলতে পারবেন না এটা এরকম কিছু না আপনাকে কাজ করতে হবে কাজ করলে আপনি টাকা পাবেন আদারওয়াইজ কোনো টাকা পাবেন না সো চলুন আমরা শুরু করি তার আগে কিছু কথা এগুলো মাথায় রাখবেন কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই আপনাকে প্রতিদিন কাজ করতে হবে আমি দেখিয়ে দিব আপনারা কাজ করলেই টাকা পাবেন আদারওয়াইজ টাকা পাবেন না আপনাদের যেভাবে দেখাবো যেভাবে বলে দিব সেভাবে আপনারা যদি কাজ করেন ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন তো চলুন আমরা স্টার্ট করি এর জন্য আপনার কম্পিউটার থাকলে ভালো মানে ভালো আর কি যদি ফোন থাকে তাতে হবে প্রবলেম নাই আপনি ফোন দিয়েই করতে পারবেন কোনো সমস্যা নাই আর এই কাজটা করার জন্য কিছু জিনিস লাগবে সেটা বলে দিই সেটা হচ্ছে আপনাকে প্রথমে অ্যাকাউন্ট করতে হবে সে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করার জন্য পঁচিশ টাকা দিতে হবে ওয়েবসাইটকে মানে ওই টাকাটা আপনার অ্যাকাউন্টেই থাকবে বাট আপনাকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য পঁচিশ টাকা দিতে হবে এটা কোনো আহামরি কিছু না সবাই পারবেন যাদের কাজ করার ইচ্ছা আছে তারা অবশ্যই এটা দিয়ে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেবেন start fair twenty five dot com একটা ওয়েবসাইট আছে এটা হচ্ছে একটা ই কমার্স সাইট অনেকে জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি এই ওয়েবসাইটটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট আপনাকে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার মাধ্যমে আর্নিং করা দুইটা ওয়ে আমি বলে দিচ্ছি একটা হচ্ছে প্রোডাক্ট সেলিং মানে প্রোডাক্ট আপনাকে সেল করতে হবে অন্যদের কাছে এইটা যদি করতে পারেন তাহলে আপনার আর্নিংটা বেশি হবে আর এটা না করলেও আপনার ইনকাম হবে সমস্যা নেই আপনাকে রেফারেল বাড়াতে হবে আপনার নাম আপনার অ্যাকাউন্ট অনুযায়ী আপনার অ্যাকাউন্টে রেফারেল নাম্বার থাকবে সেটা অনুযায়ী আপনাকে নাম অ্যাকাউন্টে আপনার রেফারেল বাড়াতে হবে আপনি যদি রেফারেল বাড়ান তাতেই হবে আপনি জাস্ট রেফারেল বাড়াবেন এই রেফারেল বাড়ানোর মাধ্যমে আপনার রেফারেলে যারা জয়েন হবে তাদের উদ্দেশ্যে মানে তাদের থেকে আপনি ইনকাম পাবেন আপনাকে কমপক্ষে পাঁচটা ফ্রেন্ড বানাতে হবে আপনার রেফারেলে তাহলে আপনি ইনকাম করতে পারবেন এখান থেকে যদি আপনি কোনো কাজ নাও করেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন ওই আপনার রেফারেলে যারা জয়েন হয়েছে তারা যদি কাজ করে এবং তারা যদি প্রোডাক্ট সেল করতে পারে আপনি এখান থেকে কমিশন পাবেন সো এটা কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি সেটা আগে দেখাই দেখুন গুগল ক্রোমে চলে আসবেন আসার পরে এখানে সার্চ দিবেন start fair twenty five dot com দেওয়ার পরে দেখুন ওয়েবসাইটটা আসছে ওয়েবসাইটে ক্লিক করবেন না এখানে যে রেজিস্টার লেখা আছে না রেজিস্টারের উপরে ক্লিক করে দিবেন আর একবার ক্লিক করে ওই একটু ওয়েট করবেন যার নেট যেমন তেমনভাবে আসবে একটু স্লো হতে পারে একটু ওয়েট করবেন এটা লোড নিচ্ছে আর এটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করবেন যারা কোনো কাজ পারেন না যারা ফ্রিল্যান্সিং পারেন তারা তো অবশ্যই ওইটাই করবেন আর যারা কোনো কাজ পারেন না ফোন দিয়ে ইনকাম করার চিন্তা ভাবনা করছেন তারা এই কাজটা করবেন অবশ্যই সময় দিবেন আমার অনুরোধ আপনি এক মাস করে দেখেন তারপরে দেখেন যে কি হয় না হয় এক মাস তো খেটে দেখেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি যদি চার ঘন্টা পাঁচ ঘন্টা কাজ করেন অবশ্যই আপনার অ্যাকাউন্টে আপনার রেফারেল আনতে পারবেন এবং আপনার প্রোডাক্টও সেল করতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্যই পারবেন আর যতগুলো গ্রুপ আছে যেগুলো গ্রুপ ওগুলোতে সবগুলোতে শেয়ার করলে অবশ্যই আপনি মেম্বার পাবেন আর আমি কিছু গ্রুপ আপনাকে দিব যেগুলো খুবই ইফেক্টিভ ওখানে যদি পোস্ট করেন অবশ্যই আপনি কাজ পেয়ে যাবেন রেগুলারই প্রোডাক্ট সেল করতে পারবেন এবং আপনার রেফারেল জয়েন করার জন্য মেম্বার পেয়ে যাবেন সো আপনারা জয়েন হওয়ার পরে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং আপনারা অ্যাকাউন্ট করলে কিন্তু হবে না আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ করতে হবে পঁচিশ টাকা রিচার্জ করতে হবে এবং অ্যাক্টিভ করার জন্য আমাকে বলতে হবে না হলে আপনি পঁচিশ টাকা দিয়ে দিলেও অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না আমাকে জানাবেন যে ভাই আমি অ্যাকাউন্ট খুলছি তারপরে আমি কথা বলে তাদের সাথে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাবো সো এই দেখুন এটা চলে আসছে ওয়েবসাইটটা কিভাবে অ্যাকাউন্ট করবেন এখানে ফার্স্ট নেম দিবেন আপনার ভোটার কার অনুযায়ী নামগুলো দিবেন তাহলে ভালো হবে আর কি এখানে ফার্স্ট নেম দিবেন উদাহরণস্বরূপ দিচ্ছি ধরুন এমডি তারপরে নিচে লাস্ট নেম থাকে এমডি মোহাম্মদ তারপরে দিলাম রানা রানা উদাহরণস্বরূপ এভাবে দিবেন আপনারও নামটা দিবেন এখানে আপনার ফোন নাম্বার দিবেন হ্যাঁ অবশ্যই সেই ফোন নাম্বারটা দিবেন যেটা আপনার যেই ফোন নাম্বারটা আপনি ব্যবহার করেন যে ফোন নাম্বারটা আপনি সবসময় ব্যবহার করেন আপনার ফোনেই থাকে ওই নাম্বারটাই দিবেন আর এখানে পাসওয়ার্ড দিবেন তারপরে নিচে সেম পাসওয়ার্ডই আবার টাইপ করতে হবে যে পাসওয়ার্ডটা সঠিক হয়েছে কিনা তার জন্য সেম পাসওয়ার্ড দুই জায়গাতে দিয়ে এ দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন রেফারেল নাম্বার এখানে অবশ্যই আপনাকে একটা নাম্বার দিতে হবে দেখুন নাম্বারটা স্ক্রিনে শো শো করছে এই নাম্বারটা অবশ্যই ইউজ করতে হবে না হলে আপনার অ্যাকাউন্ট হবে না এবং অ্যাপ্রুভও হবে না এটা হচ্ছে রেফারেল নাম্বার আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা সবাই এখানে এই রেফারেল নাম্বারটা দিবেন এবং রেফারেল নাম্বার যদি না দিতে পারেন আমাকে জিজ্ঞাসা করবেন আমি আপনার ম্যাসেঞ্জারে রেফারেল নাম্বারটা বলে দিব নাম্বারটা একবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো আচ্ছা সরি নাম্বার এখানে ভুল আছে এই নাম্বারটা এখানে ভুল আছে আমি নাম্বারটা টাইপ করে দিচ্ছি zero one three zero three four double two eight zero two এই যে আমি যে নাম্বারটা টাইপ করেছি এটা দিতে হবে আগে স্ক্রিনে যেটা বেসে ছিল ওটা কিন্তু ভুল নাম্বার ছিল ওটা দিলে হবে না ওটা দিলে আপনার অ্যাকাউন্টই হবে না এই নাম্বারটা আপনাকে দিতে হবে zero one three zero three four double two eight zero two এই রেফারেল নাম্বার যদি আপনি খুঁজে না পান আমাকে মেসেঞ্জারে নক করবেন আমি দিয়ে দেব এই রেফারেল নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে না হলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারবেন না এই সব কিছু দেওয়ার পরে সব কিছু এখানে দেওয়ার পরে আপনি এই যে সাইন আপ বাটনে একবার ক্লিক করবেন আবার বলছি সতর্ক হয়ে শুনুন একবার ক্লিক করবেন বারবার ক্লিক করা যাবে না জাস্ট একবার ভালোভাবে ক্লিক করে দিবেন সাইন আপ বাটনে ক্লিক করে দেওয়ার পরে দশ সেকেন্ডের মতন ওয়েট করবেন এটা লোড হয়ে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আমি দেখাচ্ছি কেমন শো করবে দেখুন অ্যাকাউন্ট খোলার পরে আমি স্ক্রিনশট মেরে রাখছি এখন তো আমি এখান থেকে দেখাবো ধরুন আমি স্ক্রিনশট মেরে রাখছি আপনি অ্যাকাউন্ট খোলার পর ঠিক এটা আপনার ড্যাশবোর্ড এটাই শো করবে ওয়েলকাম আপনার নাম দিয়ে নাম উঠবে তারপর নিচে লেখা থাকবে সরি ইওর অ্যাকাউন্ট ইস মানে এভাবে একটা লেখা দেখাবে মানে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা হয়নি এটাকে অ্যাপ্রুভ করতে হবে এখানে যে থ্রি ডট আইকন দেখছেন এখানে ক্লিক করে ওখানে শো করবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভের অপশনটা আমি আপনাকে দেখাচ্ছি একটা নাম্বার আছে ওই নাম্বারে আপনাকে বিকাশ করতে হবে এটা কোম্পানির নাম্বার এই স্টার্ট ফেয়ার টোয়েন্টি ফাইভের নাম্বার আপনি যখন বিকাশ থেকে পঁচিশ টাকা সেন্ট মানি করবেন আর হ্যাঁ অবশ্যই সেন্ট মানি করতে হবে সেন্ট মানি না করলে কিন্তু হবে না সেন্ড মানি করতে হবে মোবাইল রিচার্জ দিলে হবে না ক্যাশ আউট দিলে হবে না সেন্ড মানি করতে হবে জাস্ট এখানে দেখুন ওই যে থ্রি ডট এই যে থ্রি ডটে ক্লিক করার পরে আপনার এই অপশানটা আসবে এই অপশানটা আসার পরে যখন কোম্পানি আপনাকে আপনি যখন পঁচিশ টাকা রিচার্জ করবেন কোম্পানি আপনার এই ওয়েবসাইটে যখন রিচার্জ করে দিবে পঁচিশ টাকা আপনি এই যে এখানে যে ব্যালেন্স দেখাচ্ছে শপিং ব্যালেন্স এখানে পঁচিশ টাকা শো করবে এই টাকায় আপনি পরে নিজে নিজে থেকে তুলে নিতে পারবেন আর হ্যাঁ এখান থেকে আপনি একশো পঁচিশ টাকা হলেই ক্যাশ আউট করে নিতে পারবেন এখন টাকা তুলে নিতে পারবেন এখানে আপনার ব্যালেন্সটা শো করবে এখানে সব কিছু শো করবে আর এখানে লগ আউট আছে এগুলো সব শো করবে আর আপনাকে অবশ্যই আমি নাম্বারটা দেখাচ্ছি কোন নাম্বারে আপনারা ই করবেন সেন্ড মানি করবেন ওয়েট এ দেখুন আমি এগুলো কোম্পানির কাছ থেকে এগুলো নিয়ে রাখছি এখান থেকে দেখুন এখানে তিনটা নাম্বার আছে প্রথমটা বিকাশ তারপরে রকেট তারপরে একটা নগদ এই যে তিনটা নাম্বার আপনারা যেটা থেকে সেন্ড মানি করবেন সেই নাম্বার থেকে পঁচিশ টাকা রিচার্জ করে দিবেন পঁচিশ টাকা রিচার্জ করে দেওয়ার পরে এগুলোতে আপনারা সেন্ড মানি করবেন আবারও বলছি সেন্ড মানি করবেন আর আপনারা ভয় পাওয়ার কিছুই নেই যে টাকাগুলো কোম্পানি নেবে না টাকাগুলো কিন্তু আপনারই থাকবে আবারও বলছি টাকাগুলো আপনারই থাকবে আপনারই টাকা জাস্ট তারা এটা আপনার কাছ থেকে নিচ্ছে অ্যাকাউন্ট এক প্রুভ করার জন্য আসলে এখানে অনেক ফেক মানুষ আসে যারা আজাইরা অ্যাকাউন্ট খুলে কোনো কাজ করে না মানে অযথায় অ্যাকাউন্ট খুলে তাই এই জাস্ট সামান্য একটা এই পঁচিশ টাকার এটা এরা করছে আর কি বাট টাকাটা কিন্তু আপনারই থাকছে আপনি যখন একশো টাকা ইনকাম করবেন এই পঁচিশ টাকা দিয়ে আপনি একশো পঁচিশ টাকা হলে এমনি রিচার্জ করে নিতে পারবেন সমস্যা নাই আচ্ছা আপনারা যখন সেন্ড মানি করবেন পঁচিশ টাকা করার পরে দেখুন আপনাকে সেন্ড মানি করার পরে আমাকে মেসেজ দিতে হবে সেন্ড মানি করার পরে আমাকে মেসেজ দিতে হবে আবার বলছি সেন্ড মানি করার পরে আমাকে মেসেজ দিতে হবে বলবেন যে ভাই আমি টাকাটা সেন্ড মানি করছি তারপরে আপনাকে দুইটা স্ক্রিনশট তিনটা স্ক্রিনশট আমাকে দিতে হবে দেখুন এই যে এরকম একটা স্ক্রিনশট দিতে হবে এই যে নিচে আপনার নাম্বার শো করবে আর আপনার নাম শো করবে এই যে আপনার যে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়নি এই স্ক্রিনশটটা একটা দিতে হবে আমাকে এই স্ক্রিনশট একটা দিবেন এবং আপনি যে বিকাশ থেকে টাকা পাঠাইছেন সেই এই যে সেন্ট মানির এই প্রমাণস্বরূপ এই স্ক্রিনশটটা দিতে হবে দেখুন এই যে এখানে একটা স্ক্রিনশট আছে বিকাশ থেকে টাকা পাঠালে এরকম একটা স্ক্রিনশট আপনিও পাবেন এই স্ক্রিনশটটা মেরে আমাকে দিবেন আপনি যে আপনি যে টাকা পাঠাইছেন পঁচিশ টাকা এটা প্রমাণ করবেন এই স্ক্রিনশট দিবেন দেওয়ার পরে দেওয়ার পরে এই দুইটা দেওয়ার পরে আপনি যেই বিকাশ থেকে সেন্ড মানি করেছেন ওই বিকাশ নাম্বারটা দিবেন আমাকে বিকাশ নাম্বারটা দিবেন এবং আপনি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই নাম্বারটা আমাকে দিবেন কথা কি ক্লিয়ার আবার বলছি এই স্ক্রিনশটটা দিবেন ওয়েবসাইটে গিয়ে ড্যাশবোর্ডে গিয়ে এই ওয়েবসাইট এই স্ক্রিনশটটা দিবেন দেওয়ার পরে বিকাশের ট্রানজেকশানে যে সেন্ড মানির এই স্ক্রিনশটটা দিবেন দেওয়ার পরে আচ্ছা দেওয়ার পরে আপনার নাম্বার দিবেন যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারটা দিবেন এবং বিকাশের নাম্বারটাও দিবেন দেওয়ার পরে আপনাকে এরকম মানে আপনার যেই ওয়েবসাইট ওয়েবসাইটে পঁচিশ টাকা রিচার্জ করে দেওয়া হবে আমি কোম্পানিকে বলে আপনাদের ওয়েবসাইটে পঁচিশ টাকা রিচার্জ করে দেবো রিচার্জ করে দেওয়ার পরে আমি যখন আপনাকে বলবো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করুন তখন আপনি এখানে আসবেন এরকম বোর্ড শো করবে যখন এই যে এইটা শো করছে এখানে এই এই লেখাটা শো করবে পঁচিশ টাকা অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট পঁচিশ টাকা শো করবে আপনি পঁচিশের উপরে একবার ক্লিক করবেন জাস্ট একবার আবার মাথায় রাখবেন এখানে বারবার ক্লিক করা যাবে না একবার ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে তৈরি হয়ে যাবে আপনার কাজের জন্য এখানে ক্লিক করে পঁচিশ থেকে পনেরো দশ থেকে পনেরো সেকেন্ড ওয়েট করে থাকবেন তাহলে অ্যাকাউন্ট হয়ে যাবে আচ্ছা এখানে এইটা হচ্ছে টাকার মাধ্যমে পঁচিশ টাকার মাধ্যমে অ্যাকাউন্ট করা এই স্টেট ফ্যার টোয়েন্টি ফাইভের কাছে অ্যাকাউন্ট করা আর একটা ওয়ে আছে অ্যাকাউন্ট করার সেটা হচ্ছে এখানে এদের প্রোডাক্টের একটা ই আছে মানে একটা ই আর কি ওই অফার আছে হ্যাঁ আপনারা অনেকেই স্মার্ট ওয়াচ যে ঘড়িগুলো আছে ওগুলো ইউজ করে থাকেন ওগুলোর দাম প্রায় আটশো থেকে পাঁচশো টাকা বা ছয়শো টাকা বা হাজার টাকা এরকম তো আমাদের এই কোম্পানি স্টার্ট ফেয়ার আমাদের বলতে গেলে এই কোম্পানি আর কি এখানে ডিসকাউন্ট দিচ্ছে তিনশো টাকায় ঘড়ি কিনতে পারছেন এবং আপনি ওই এই ওয়েবসাইটে একজন মেম্বারও হয়ে যেতে পারছেন সাথে সাথে আপনি অ্যাকাউন্টটাও ফ্রি পাচ্ছেন আবার ঘড়িটাও পাচ্ছেন সো আপনারা যদি ওই ঘড়ির প্রোডাক্টের মাধ্যমে অ্যাকাউন্ট করতে চান তাহলে আমাকে আলাদাভাবে নক করবেন যে ভাই আমি প্রোডাক্ট কিনেই আমি ওয়েবসাইটে মেম্বার হয়ে কাজ করতে চাই তাহলে আলাদাভাবে মেসেজ করবেন আলাদাভাবে ওইটা বল বলবো আর ওইভাবে যদি করেন তাহলে এখানে কিন্তু আরেকটা অপশান শো করবে তিনশো টাকার ওইটা শো করবে তখন আপনাকে ওই তিনশো তিনশো টাকার ওখানে ক্লিক করে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করতে হবে আশা করি এটুকু বুঝতে পারছেন আপনারা সেন্ড মানি করার পরে এগুলো দেওয়ার পরে আমি এরকম কোম্পানিকে বলার পরে আপনাদেরকে এরকম অপশন শো করবে এখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইট হয়ে যাবে সো এইটুকু হচ্ছে অ্যাকাউন্ট করার বিস্তারিত আমি কথাগুলো অনেক তাড়াতাড়ি বলছি আপনি যদি বুঝতে না পারেন প্রথম থেকে আবার দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন এবং কোনো প্রবলেম থাকলে মেসেঞ্জারে আমাকে নক করবেন আমি হেল্প করব কোনো প্রবলেম নাই অ্যাকাউন্ট করতে যদি প্রবলেম হয় তাও নক করবেন কী কী প্রবলেম হচ্ছে সেটাও নক করবেন এবং স্ক্রিনশট সহকারে দেখাবেন দরকার দরকার হলে আমি আবার আপনাদেরকে বোঝাবো কোনো প্রবলেম নাই আর রেফারেল নাম্বার অবশ্যই রেফারেল নাম্বার কিন্তু ভুল দিবেন না রেফারেল নাম্বার ভুল দিলে আপনাদের অ্যাকাউন্ট হবে না আবার বলছি রেফারেল নাম্বার ভুল দিলে হবে না আপনারা যখন অ্যাকাউন্ট করবেন আমার এখানে শো করবে সো ভুল দিলে কিন্তু ওটা শো করবে না আমি বুঝতে পারবো না কোনটা আপনার নাম্বার কোনটা আপনার অ্যাকাউন্ট সো ওখানে রেফারেল নাম্বার ওখানে আমি যে নাম্বার বলছি ওইটা দিবেন zero one three zero three four double two eight zero two এই নাম্বারটা দিতে হবে আচ্ছা অ্যাকাউন্ট করার পরে যখন আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে তারপরে কাজ বুঝিয়ে দিব এবং ওয়েবসাইট যেগুলো দরকার হবে ওগুলো আমি দিব আপনাদেরকে অ্যাকাউন্ট দেখালাম অ্যাকাউন্ট কিভাবে করবেন এটা দেখালাম এইভাবে আপনারা অ্যাকাউন্টটা খুলে আমাকে ম্যাসেঞ্জারে নক করবেন তারপরে যাবতীয় কাজ বুঝাবো প্রাথমিক অবস্থায় এটা করবেন আর যেই মানে আপনারা যেখানে কাজ করবেন যে ওয়েবসাইটগুলো কাজ করবেন সেগুলো আমিই দিব হ্যাঁ আমিই দিব আপনাকে পঁয়ত্রিশটার মতন ওয়েবসাইট আছে ওগুলোতে প্রতিদিন কাজ করলেই অনেক উপকার হবে এবং আপনারা নিজে থেকে আপনারা অনেক ওয়েবসাইটে জয়েন হবেন সো ওগুলোর নিয়মকানুনগুলো তখনই জানাবো যখন ওয়েবসাইট ওয়েবসাইট মানে আপনি অ্যাকাউন্ট করবেন ওয়েবসাইটে গিয়ে অযথা এগুলো সবাইকে দেখাবো না আপনি যদি কাজ করতে চান অ্যাকাউন্টটা করে অ্যাকাউন্টটা করে যেগুলো দিতে বলছি স্ক্রিনশট ওগুলো দিবেন তারপরে আমাকে বলবেন ভাই স্ক্রিনশটগুলো দিয়ে আমাকে বলবেন ভাই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দেন ঠিক আছে আর সব কিছু ভিডিওতে বলছি আপনারা প্রথম থেকে আবার পড়ুন পরে আবার দেখুন দেখে বোঝার চেষ্টা করুন এবং ওয়েবসাইটটা অ্যাকাউন্ট করে ফেলুন আর খুব আস্তে আস্তে করবেন এত তাড়াহুড়ার কিছু নেই আর এটা কোনো ফেক কাজ না আমি কোনো ফেক কাজ সাপোর্ট করি না এবং দেখায়ও না আমি ফ্রিল্যান্সিং কাজ করি এবং অনেক অনেককে অনলাইনেও শেখাচ্ছি এবং অফলাইনেও আমি ট্রেনিং করাই সো যারা কাজ করতে পারে না যারা কাজ জানেই না তাদের জন্য আমি এইটুকু করলাম আশা করি তারা হেল্প তাদের হেল্প হবে আর কি সো আপনারা যদি প্রতিদিন এই ওয়েবসাইটে কাজ করেন আমি যতদূর বুঝছি আপনারা যদি এখান থেকে প্রতিদিন রেফারেল আনতে পারেন এবং তিনটা থেকে চারটা প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে আপনার আচ্ছা এখানে প্রোডাক্ট সেলিং মানে কমিশন কমিশনগুলো কিন্তু আমি বলিনি কমিশনগুলো পরে বলবো যখন আপনার অ্যাকাউন্ট করবেন তখন বলে দেবো এখানে কমিশন অনেক দেয় তিনশো টাকার গড়ি সেল করতে পারলে মেবি একশো টাকার মতন আপনি কমিশনই পাবেন সো এগুলো পরে জানাবো তো আপনার তিন চারটা সেল করতে পারলে একদিনে তিন চারশো টাকা ইনকাম হবে এভাবে যদি আপনি প্রত্যেক দিন সেল করতে পারেন তাহলে বুঝতে পারছেন আপনার ইনকামটা কোথায় হবে সো এটা বলা যায় যদি আপনি প্রতিদিন চার পাঁচ ঘন্টা কাজ করেন অবশ্যই আট নয় হাজার টাকা ইনকাম হবেই অবশ্যই হবে যদি তিন চার ঘন্টা কাজ করেন আর তিন চার ঘন্টা কাজ করলে অবশ্যই আপনি মেম্বারও পাবেন এবং প্রোডাক্ট সেলও করতে পারবেন সো অনেক কথা বলে ফেললাম কথাগুলো অনেক দ্রুত বলছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন এর জন্য অনেক ধন্যবাদ thank you so much next কথা পরে হবে অ্যাকাউন্ট করে আমার সাথে যোগাযোগ করুন মেসেঞ্জারে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই